হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভিডিওটা তেমন কোনো শিক্ষণীয় ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে একটা আর্নিং রিলেটেড ভিডিও আমি কিছুদিন আগে আজকের ভিডিওতে আমি যে বিষয়টার উপরে কথা বলবো সেটা আমি কিছুদিন আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আপনারা অনেকে আমার ভিডিওর পরে আমার সাথে যুক্ত হয়েছেন ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে একটা মাইনিং অ্যাপস এখান থেকে আমরা কিছু ক্রিপ্টো জড়ো করতে পারি যেটা আমরা স্ট্যাক করতে পারি অথবা হোল্ড করতে পারি ভবিষ্যতে এটার একটা ভালো সম্ভাবনা আছে আমি এটা কেন শেয়ার করছি তার কারণ হলো আমরা বেশিরভাগ মানুষই আমাদের এমন একটা অতীত রয়েছে যেটার জন্য আমরা আফসোস করি হয়তো এই ধরনের হতে পারে যে আমার বয়স যখন পনেরো বছর ছিল তখন আমি একটা জিনিস মিস করেছি সেই জিনিসটা আমি পেতাম তখন খুব সহজে যদি সেটা তখন আমি রেখে দিতাম তাহলে আজকে আমার বয়স যখন কথার কথা ২০ বছর তখন আমি এইটাকে একটা ভালো প্রাইসে সেল করতে পারতাম এবং আমি অনেক টাকা পয়সা এখান থেকে পেতে পারতাম এইরকম একটা অতীত প্রায় ম্যাক্সিমাম মানুষের আছে আমার আছে আপনার আছে কি না আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন জানাতে পারেন আপনার চাইলে তো এই জায়গাটা থেকে আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে এখান থেকে আমরা কিছু ফোনই আর্ন করতে পারছি এই আজকে যে অ্যাপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব মাইনিং অ্যাপসটা এখান থেকে আমি আপনাদের আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা ফোনে এখান থেকে মাইনিং করতে পারেন আজকেও আমি এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব এবং সাথে সাথে আমার রেফার কোডটা দিয়ে দিব রেফার কোডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলে রেফার কোড অবশ্যই দিতে হবে আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে রেফার কোড ছাড়া কোনো মাইনিং অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করা যায় না যদি আপনি রেফার কোডটা ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন আপনি দুইশো ফোনই নর্মালি ফ্রিতে পাবেন এবং এটাকে আজকে যদি আমরা গুছিয়ে রাখি আজকে গুছিয়ে রাখলে হয়তো আগামী পাঁচ বছর পরে আজকে আমরা গত পাঁচ বছর আগের একটা যে অতীত নিয়ে আফসোস করছি সেরকম আফসোস করা নাও লাগতে পারে এবং যদি হয় তাহলে তো আমাদের জন্য খুবই পজিটিভ যদি না হয় সেটাতেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এখানে আমাদেরকে কিছু অর্থ বিনিয়োগ করতে হচ্ছে না শুধু কিছু সময় সামান্য কিছু সময় এবং কিছু শ্রম বিনিয়োগ করছি হয়তো ছয় দিনে একবার এই অ্যাপসটাতে আমাদেরকে সময় দিতে হবে প্রতি ছয় দিনে একবার দিয়ে আমরা হচ্ছে এখান থেকে কিছু আর্ন করতে পারবো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যে ফোনি টোকেনটা আমরা ইনকাম করব এটা অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে লা টোকেনের লিস্টেড আছে ইউএসডিটি পেয়ারে এটা ট্রেডিং হচ্ছে লা টোকেনে আপনারা চাইলে এখান থেকে আর্নিং করে সাথে সাথেই আপনারা সেটাকে ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারেন তবে এখন প্রাইস খুবই কম এখানে এই মাইনিং অ্যাপসটাতে যা মাইনিং রেট সেই তুলনায় আপনারা যা মাইনিং করতে পারবেন সেটা সেল করে আপনারা খুব ভালো কোনো পয়সা এখান থেকে পাবেন না তার চেয়ে সেটাকে যদি স্ট্যাক করেন তাহলে হচ্ছে আপনার ভবিষ্যতে আপনি স্ট্যাক করলে তো সেখান থেকে বাড়তি কিছু রেজাল্ট পাচ্ছেন প্রতি মাসে আপনি যে পরিমাণে স্ট্যাক করছেন তার সাথে কিছু বাড়তি যোগ হচ্ছে রিওয়ার্ড আর সেই সাথে সাথে মাইনিংও চলতে থাকবে এবং কিছু ইনকাম হতে থাকবে এটাকে আপনারা স্ট্যাক করতে থাকবেন একটা সময় দেখবেন অন্য কোনো এক্সচেঞ্জে যখন এটা লিস্টেড হবে তখন এটার প্রাইস দুম করে বেড়ে যাবে এবং আপনি তখন যদি খুব ভালো পরিমাণ একটা ফোনের মালিক হয়ে থাকেন অ্যামাউন্টের মালিক হয়ে থাকেন তাহলে তখন আপনি ভালো একটা আর্নিংস এখান থেকে করতে পারবেন তো সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে ফোনটা আর্নিংস করেছিলেন বা করেছেন বা করছেন সেটাকে কিভাবে স্ট্যাক করবেন কিভাবে যারা নতুন আজকে শুরু করবেন তাদেরকেও আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আর্নিংটা শুরু করবেন এবং কিভাবে আর্নিং শেষে ক্লেম করবেন তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে দেখিয়ে দেই কিভাবে আপনি আর্নিং করবেন আপনি যখন রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনার সামনে অ্যাপসে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেছেন এই ইন্টারফেসে আপনি নিচের দিকে দেখতে পাবেন অনেক সময় এই এই অপশনটা আপনার নাও আসতে পারে প্রথমবারে আপনি যদি প্রথমবারে আপনার এই অপশনটা না আসে আপনি কি করবেন দ্বিতীয়বার ট্রাই করবেন অ্যাপসটাকে কেটে দিবেন কেটে দিয়ে পুরোপুরি রিফ্রেশ করে দ্বিতীয়বার আবার লোড করবেন তাহলে চলে আসবে এখানে আসার পরে এই যে নিচে এখানে স্টার্ট আর্নিং যে বাটনটা আছে স্টার্ট আর্নিং বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে দেখতে পাবেন এখানে আরও দুটো বাটন আপনাকে উপরের দিকে শো করবে একটা রেড একটা ব্লু এখানে রেডটা হচ্ছে রেগুলার আমরা রেগুলারে ক্লিক করব কারণ প্রিমিয়ামে ক্লিক করলে আমাদের প্রিমিয়াম মাইনিং করার জন্য সেখানে কিছু পে করতে হবে যদি আপনি প্রিমিয়াম মাইনিং করতে চান আপনি পে করে মাইনিং করতে চান সেখান থেকে আপনি বেশি পরিমাণ আয় করতে পারবেন সেটা আপনি প্রিমিয়ামটা দেখে নেবেন আমি আজকে শুধু রেগুলার যেটা ফ্রি সেটা দেখিয়ে দেব রেগুলারে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা অ্যাডস আপনাদের সামনে আসবে অ্যাডস অ্যাডসটাকে সম্পূর্ণ দেখতে হবে আমরা অ্যাডসটাকে দেখে নিব তো অ্যাডসটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডান পাশে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা রেড সরি হোয়াইট ক্রস এসে গেছে এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে আমরা এখান থেকে এখন দেখতে পারবো যে আমাদের কত সময় পরে আমরা নতুন করে আবার মাইনিং শুরু করব অথবা কত সময় পরে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো এখানে আমাদের দেখাচ্ছে ছয় দিন তেইশ ঘন্টা উনষাট মিনিট অর্থাৎ প্রায় সাত দিনের মতো সময় এখানে আমাদের মাইনিং চলবে তারপরে আমরা এখান থেকে আমাদের যে মাইনিং রিও রিওয়ার্ডটা হবে সেটা তুলতে পারবো আমি আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা আপনারা মাইনিং রিওয়ার্ডটা ক্লেম করবেন এবং ক্লেম করার পরপরই আবার এখান থেকে একই পদ্ধতিতে মাইনিং স্টার্ট করবেন এবার দেখাবো আমরা একটু আগে যে আর্নিংটা শুরু করলাম কিভাবে শুরু করতে হয় দেখলাম সেটাকে কিভাবে ক্লেম করব। এটা আপনি যখন আর্নিং শুরু করেছেন আপনি দেখেছেন সেখানে আপনাকে ছয় দিন সময় দেওয়া হয়েছে যে ছয় দিন পরে আপনাকে আবারও সেখানে আসতে হবে এবং ছয় দিন পরে আপনাকে আবার আর্নিংটা শুরু করতে হবে এবং সেখান থেকে ক্লেম করতে পারবেন তো এখানে দেখুন আমি নিচে একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যানিমেশন হচ্ছে ক্লেম আর্নিং লেখা আছে এই বাটনটা আপনার যখন আর্নিং স্টার্ট করার পরে ছয় দিন হয়ে যাবে তখন আপনার এই পাশের এই বাটনটাও এইরকম হয়ে যাবে এখানে ক্লেম লেখা আসবে এবং এটা রেড কালার হয়ে যাবে আপনি জাস্ট এই ক্লেম আর্নিংয়ের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার যে আর্নিংটা হয়েছে সেটা অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো এই হচ্ছে কিভাবে আপনি আর্নিংটাকে আপনার ব্যালেন্সে মেইন ব্যালেন্সে যুক্ত করবেন সেই প্রসেসটা এইবারে আমরা দেখব আজকের ভিডিওর যে মেইন টপিকস স্ট্যাক করা আমি আপনাদের সকলকেই পরামর্শ দিচ্ছি এই মুহূর্তে আপনারা ফোনিটাকে স্ট্যাক করুন স্ট্যাক করলে প্রতি মাসে আপনারা একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন যেটা আপনার মেল মেইন ব্যালেন্সে যুক্ত হবে এবং প্রতি মাসে নতুন করে আবার স্ট্যাক করতে পারবেন তো স্ট্যাক করার জন্য আপনার দরকার হবে মিনিমাম পনেরো হাজার ফোনই আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে already twenty five thousand plus রয়েছে আমি এটাকে স্ট্যাক করে দেখাবো স্ট্যাক করার জন্য আপনাদেরকে যেতে হবে প্রথমে আপনার যে ড্যাশবোর্ডটা ওপেন হবে অ্যাপসের তার স্ট্যাক ফোনই এই অপশনটাতে স্ট্যাক ফোনই অপশনটাতে যেতে হবে আমি স্ট্যাক এক্ষুনি অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখবেন আপনারা এখানে দেখা যাবে প্রথমে একটা বক্স আসছে এই যে এই বক্সটা এর মধ্যে লেখা আছে মিনিমাম স্ট্যাক ফিফটিন থাউজেন্ড এই জায়গায় আপনার অ্যামাউন্টটা বসাতে হবে আপনি কত দিবেন আমি আমার টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দেবো এখানে আমার আছে two five one one five এই অ্যামাউন্টটাকে আমি স্ট্যাক করব সম্পূর্ণ অ্যামাউন্টটা তারপরে ডান দেওয়ার পরে এখানে সরি আমার এখানে টু ফাইভের পরে পয়েন্ট চলে এসছে আমি এটাকে একটু কারেকশন করে দিচ্ছি এবার ঠিক আছে এইভাবে অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনারা এখানে নিচে স্ট্যাক ফোনি যে অপশনটা আছে স্ট্যাক ফোনিতে ক্লিক করে দিবেন এই যে স্ট্যাক ফোনি এটাতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে দেখাচ্ছে নট এনাফ ফোনি পুরো অ্যামাউন্টটা এখান থেকে নেবে না আপনার যা অ্যামাউন্ট থাকবে সেটা নেবে না এটা নতুন আপডেট কারণ আমার এখানে পঁচিশ হাজার একশো পনেরো আছে আপনারা দেখলেন যে আমি যখন পুরোটা দিয়ে স্ট্যাক করলাম তখন নিল না আমি এখানে পঁচিশ হাজার দিয়ে দেখছি পঁচিশ হাজার দেওয়ার পরে এখানে স্ট্যাক ফোনিতে ক্লিক করলাম এখান থেকে আমাকে লিখেছে do you want to stack twenty five thousand ফোনই and earn one percent interest for the next thirty days মানে পরবর্তী থার্টি ডেজে আমি যদি এখান থেকে এখন পঁচিশ হাজার ফোনই স্ট্যাক করি পরবর্তী থার্টি ডেজে আমাকে এখানে ওয়ান পার্সেন্ট এখান থেকে আমাদেরকে রিওয়ার্ড দেওয়া দেওয়া হবে অর্থাৎ একশোতে একটা এক হাজারে আমি পাবো দশটা পঁচিশ হাজারে আমি আড়াইশোটা ফোনে এখান থেকে এক মাসে পাবো এবং এক মাস পরে আমি আমার এই ইনভেস্টমেন্টটা সহ আমার প্রফিট তুলে আমার মেইন ব্যালেন্সে নিয়ে আসতে পারবো এবং আমি চাইলে এখান থেকে এটাকে উইথড্র করে আমার ওয়ালেটে নিতে পারবো অথবা আমার এক্সচেঞ্জে অর্থাৎ যেখানে আমি এখানে এটাকে সেল করতে চাই সেখানেও নিতে পারবো তো স্ট্যাক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এই যে ইএস e অপশনটা আছে গ্রিন যে বাটনটা এই ইএস অপশনে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে স্ট্যাক হয়ে গেছে আমাকে এখানে স্ট্যাক ডিটেলস দেখিয়ে দিচ্ছে এখানে আমার স্ট্যাক রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোনই এটা থেকে আমি পার্সেন্টেজ রিওয়ার্ড পাবো ওয়ান পার্সেন্ট এখন কিছুই হয়নি পেন্ডিং আমার এখানে টাইম দেখাচ্ছে উনতিরিশ ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন উনতিরিশ ঘন্টা zero hour sorry twenty three hours fifty nine minutes এখানে দেখাচ্ছে স্ট্যামিনেটেড ফোনই আমাকে এখানে দেখাচ্ছে মান্থলি টু থাউজেন্ড ফিফটি ফোনই ডেইলি পাবো আমি eight point three three monthly পাবো টু টু ফাইভ জিরো এবং ইয়ারলি এখান থেকে তিন হাজার আমি অবশ্য প্রতি মাসে এটাকে তুলে ফেলি প্রতি মাসে তুলে ফেলি এবং নতুন করে স্ট্যাক করি আপনারা চাইলে করতে পারেন প্রতি মাসে তুলে ফেলতে পারেন এবং আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এবং আমার মেইন ব্যালেন্স থেকে দেখুন এখানে আমার মেইন ব্যালেন্স থেকে কিন্তু আমার ফোনিটাকে কেটে নেওয়া হয়েছে এটা আপনি পরবর্তীতে যখন আবার উইথড্র করবেন এক মাস পরে তখন আপনার ব্যালেন্সে আবার এটা শো করবে চিন্তার কিছু নেই তো এই হচ্ছে মোটামুটি ফোনই আপনারা কিভাবে স্ট্যাক করবেন ব্যবহার করবেন আর যদি আপনি নতুন করে ফোনই আর্নিং করতে চান আপনি যদি নতুন ইউজার হন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই আমার রেফার কোড দিয়ে সেখানে জয়েন করবেন তাহলে আপনি জয়েন করার সাথে সাথে দুইশো ফোনই পেয়ে যাবেন এবং রেগুলার সেখান থেকে মাইনিং রিওয়ার্ডটাকে ক্লেম করবেন আজকের ফোনই সম্পর্কিত ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে একটা সুখবর আপনাদেরকে দিতে চাই আপনাদের জন্য আমরা একটা ব্লগ সাইট নিয়ে এসেছি যেখানে আপনাদের জন্য আমরা প্রিমিয়াম কিছু editable graphics file word file এবং প্রিমিয়াম সফটওয়্যার যেটা আপনাদেরকে অনেক দামে মার্কেট থেকে কিনে নিতে হয় এবং এগুলো সব অরিজিনাল ভার্সন সেই সাথে আছে বিভিন্ন ধরনের কোর্স যেগুলো আপনাদেরকে আপনারা খুঁজলে দেখবেন অনেক জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে আপনাদেরকে কিনতে হয় এগুলো আমাদের ব্লগে আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করছি আমরা এগুলো আমরা টাকার বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি কালেক্ট করে এখন আমরা আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে যারা আমাদের সাইটের ভিজিটর রয়েছে তাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি সেখানে অনেক কিছু ইতিমধ্যে আপলোড করা হয়েছে যেটা আপনারা আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং ধীরে ধীরে অনেক রিসোর্স সেখানে আপলোড করা করা হচ্ছে তাই আপনারা চাইলে আমাদের সাইটটাতে ঘুরে আসতে পারেন সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে ক্লিক করে আপনারা সাইটটাতে ঘুরে আসতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কিছু যদি সেখানে আপনি পেয়ে যান তাহলে একদম বিনামূল্যে কোনো খরচ আমাদেরকে দিতে হবে না আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন